আজকে আমার প্যান্টের পকেট ফুটা ছিল দেখে এত কথা শুনেলেন আজকে একটু নুব বলে আমার সাথে খেলতে চান না কি দুঃখ ছিল আমার বলেন আমি তো একটু গেমের মধ্যে অ্যাড হয়ে চেয়েছি বেশি কিছু তো চাই নাই না না আমি আপনার সাথে গেমে অ্যাড হব না আপনি আমাকে হিপ হপ বান্ডিল বের করে দিবেন বলছিলেন এখন তো হিপ হপ বান্ডিল চলে গেছে আপনার সাথে অ্যাড হয়ে আমার লাভ কি আরে আপু আপনি এরম করেন না আমি ছোট মানুষ আমার ফ্রেন্ডের পকেট থেকে টাকা পড়ে গেছিল দেখি তো আপনার আমি ডায়মন্ড কিনা দিতে পারি নাই আপনি আমার ফ্রেন্ড হন আপনার অনেক কিছু গিফট দি মনে ওই স্যারা তুই কি আমারে লোভী ভাবতেছস তোর গিফট গিফট আমার লাগবো না এমন কত মানে আছে আমার গিফট দেওয়ার লাগে পাগল হয়ে যায় আর তুই তো গরিবের ক্রিমিনাল দেখ হলো ফ্রেন্ড পাগল হয়ে গেছে ওরে তো কোনো পাত্তাই দিতাছে না বেচারার লিস্টে মাইয়া নাই দেখে কেমন করতেছে আরে বেটা আর কইস হলুদ টাপলা আমার কাছে টেকা যাইছিল ওই সিরি রিভিউ বান্ডিল বাই করেন লাগা আমার কাছে টেকা যাইছিল আমি দেই নাই ওরে বেটা আমি আর বান্ধবী রে ডায়মন্ড দিয়ে রিভিউ পান্ডিল বাই করে দিছিলাম আমার লগে গেম হয়ে আটিস ওর বান্ধবী তোরা বেটা আসলেই বোকা এই যে তোর ডায়মন্ড দিলি এখন তোর কি লাভ হইবো বল প্লে লিস্টে এত এত লাভ হলো কি এরকম তোর মতো কত বলা বাইন্ডে অ্যাড করে রাখছে এটার কোনো হিসাব আছে আমি ভালো দশ টাকা দিয়ে একটা গোলাপ কিন না একটা মাইয়া রে দিছি মাইয়া বলে আই লাভ ইউ